আসসালামু আলাইকুম আমি মাহফুজ তো আজকে আপনাদেরকে আমি যেটা দেখাবো আমাদের আইপিতে যে সার্ভে অ্যাকাউন্টগুলো তার মধ্যে যে ব্র্যান্ডার সার্ভে এটা অনেক ভালো রেসপন্স করতেছে অনেক ভালো ফিডব্যাক এটার তো আজকে আপনাদেরকে আমি এটা থেকে একটা সার্ভে করে দেখাবো গিয়ে একটা এরকম একটা সার্ভে পাবেন পঁয়ত্রিশ পয়েন্টসের টিভি স্টাডি এটা হচ্ছে যে প্রতিদিন একবার করে পাবেন আই থিঙ্ক হ্যাঁ তো এই মানে পঁয়ত্রিশ পয়েন্টস হতে ধরা চব্বিশ ঘন্টা একবার তারপরে আসছে হচ্ছে পুল পুল চব্বিশ ঘন্টা একবার ধরা তো আজকের পুলটা দেখি if given the chance would you move to another country বলছে যদি আপনাকে কোনো চান্স দেওয়া হয় আপনি কি অন্য কান্ট্রিতে যাবেন কি না তো এটার অ্যান্সার যে কোনো একটা দিলেই পুলের পয়েন্টসটা পাওয়া যাবে তো যেহেতু আপনি ইউএসএ নাগরিক হয়ে কাজ করছেন তো একটু ভেবে চিন্তে দিন যদি এটা খুব একটা ইম্পর্টেন্স না তবে আমি ইয়েস দিলাম দেখা যাক আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, নো দিছে হচ্ছে তিপ্পান্ন পয়েন্ট আট আট দশমিক পার্সেন্ট লোকজন ঠিক আছে তো আমরা এটা একবার রিফ্রেশ করে দেখি পয়েন্টস পাইলাম কি না এই যে পয়েন্টস পেয়ে গেছি দুশো পঞ্চাশ ছিল দুশো পঞ্চান্ন হয়ে গেছে তো এই যে সার্ভেগুলো দেখেন এই যে যেমন এই সার্ভেটা দেখেন আপনারা দেখেন এটা আসলে কেমনে কি হয় টিভি স্টাডি আছে আমাদের পয়েন্টার্স হচ্ছে একাত্তর টিভি স্টাডিটা আমরা করি প্রথম কোশ্চেন যেটা ছিল some quick question what is yesterday আপনি হচ্ছে যে what time did you was yesterday yesterday TV দেখেছেন কোন সময়ে তো আমরা হচ্ছে যে মোটামুটি এই সময়টা দেওয়ার চেষ্টা করব যে পাঁচটা থেকে বিকাল পাঁচটা থেকে রাত একটার মধ্যে দেখছি বাদ বাকি টাইম তো অফিস টাইম আচ্ছা বলতেছে এটা হচ্ছে যে পাঁচ মিনিট লেন্থ টাইমটা দেখি আমরা আমাদের দুইটা আটান্ন ইউএসএ টাইম থেকেই স্টার্ট করলাম আটান্ন মানে আমাদের মোটামুটি দুই মিনিট থাকতে হবে তার মানে হচ্ছে যে তিন পর্যন্ত এই পাঁচ মিনিট থাকতে হবে তিন পর্যন্ত ছয় পর্যন্ত <clears throat> আচ্ছা আপনি যেহেতু ইউএসএ নাগরিক সুতরাং হচ্ছে যে আপনি শুধুমাত্র ইংলিশেই কথা বলেন ওইটাই আপনার কাছে ভালো লাগে ওইটাই আপনি অভ্যস্ত গতকাল আপনি হচ্ছে যে কোন ল্যাঙ্গুয়েজে টিভি দেখেছেন তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেলিভিশন মানে কোন ল্যাঙ্গুয়েজের টেলিভিশন দেখছেন অনলি ইংলিশ দেবেন সব সময় আচ্ছা তারপরে এগুলো হচ্ছে যে আপনার প্রোফাইল সম্পর্কে বলছে এগুলো দেওয়া থাকবে প্রোফাইলে এটা অবশ্যই সবসময় মাস্টার ডিগ্রি হবে তারপরে হাউস হোল্ড ইনকামের কথা বলছে কম্বাইন বিফোর ট্যাক্সেস আর আদার আচ্ছা বিফোর ট্যাক্সেস আপনার যেটা ইনকাম হবে সেটা হচ্ছে যে এই যে আচ্ছা এটা প্রোফাইলে সেট করা আছে এটাই থাকবে ওকে ঠিক আছে তারপর হচ্ছে ম্যারিটিয়ালস যে এটা দেখেন এটা সেভ করা আছে একবার করছি আমি গতকালকে ইয়েস আছে এটা হচ্ছে যে ম্যারিট ওকে আচ্ছা আমার ওয়াইফাই চলে গেছে যার কারণে আমি এখন মোবাইলের ডাটা দিয়ে করতেছি একটু স্লো আচ্ছা এই যে চলে আসলো আমাদের এই পেজটা আমাদের যেটা ওখানে ছিল মেইনলি যে হচ্ছে আপনার টেলিভিশন হচ্ছে যে সার্ভে এই ধরনের কিছু একটা ছিল তো সেই জন্য আমাদের কাছে টেলিভিশন ওয়াইজ কিছু সার্ভে চলে আসছে আচ্ছা যেটা হচ্ছে যে are you primary use computer mobile use right now হচ্ছে যা বলতেছে আপনি কম্পিউটার মোবাইল ইউজ করতেছেন কিনা এখন অবশ্যই সবসময় কম্পিউটারে দিবেন মোবাইলে যারা সার্ভে করবেন তারাও কম্পিউটারে দিবেন আচ্ছা সেপারেট ইউজার নেমে আপনি হচ্ছে যে কোয়ারেন্টিনে একটা পিসিতে যেহেতু এরকম কত কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো হচ্ছে যে এটা রেগুলার অ্যান্সার যেটা দিবেন সেটা হচ্ছে যে অলওয়েজ আর ইউজুয়াল তারপরে জিডিও ওয়েস্ট এম ডিবি আচ্ছা এটা হচ্ছে যে ইয়েস দিবেন তারপরে মোবাইল অ্যাপ টু ইয়ার্স এগুলো ইউজ করছেন কি না ইয়েস দিবেন এগুলো একদম ধরেন ধরা অ্যান্সার এগুলো সবসময় এগুলোই দেবেন আমি যেগুলো দেখাচ্ছি আচ্ছা তারপরে আসছে হচ্ছে যে আপনি হচ্ছে কোনটা টেলিভিশন তো দেখছেন সামথিং লাইক দ্যাট কোন মানে হচ্ছে যে টেলিভিশনে কোন অনুষ্ঠানটা দেখছেন সময় দেওয়া আছে এখানে কিন্তু আপনাকে এখানে একটা বা দুইটা আপনার হচ্ছে যে ক্লিক করতেই হবে যে কোনো একটা বা দুইটা আপনি এখানকার এপিসোডগুলো দেখেছেন তো সেই ক্ষেত্রে না করলেও সমস্যা নাই নেক্সট দিয়ে দিলাম তারপরে বলতেছে যে আপনি এগুলো এগুলো দেখছেন তারপরে নেক্সট দিয়ে দিলাম তারপরে রেডি টু বিগিন শুরু করার জন্য প্রশ্ন আচ্ছা তারপরে বলতেছে যে এগুলো আপনি হচ্ছে যে কখন দেখছেন তো প্রথমে কিন্তু এরকম একটা কোশ্চেন ছিল যে আপনি গতকালকে কয়টা থেকে কয়টা টিভি দেখছেন সুতরাং এখানে আমাদের অবশ্যই গতকালকেই হবে ইয়েস্টারডে থ্যাংকস তারপরে ডিডিও আচ্ছা এখানে হচ্ছে যে ইয়ার কথাগুলা বলছে প্রোগ্রামের কথাগুলা এগুলোর মধ্যে কোন প্রোগ্রামিংয়ের প্রোগ্রামে আপনি দেখছেন তো হচ্ছে আমরা যেটা দিব যে কোনো একটা দিলে আই থিঙ্ক হবে এখানে আমি ডি দিলাম এখানে যে কোনো একটা দিলেই হবে তারপরে আপনি এটা কোথায় দেখছেন তো এটা রেগুলারলি হচ্ছে যে মাই হোম দিবেন এটা বেটার তারপরে বলছে আচ্ছা এটা ওই যে আমি যে দুইটা এপিসোড দেখছি ওখানে বলছিলাম সেটার জন্য এটা হচ্ছে দিছে যে এপিসোডটাতে কি ঘটছে বা কি হয়েছে এরকম তো এখানে হচ্ছে যে আসলে দেখি নাই সুতরাং বলার কিছু নাই তবে এখানে যে কোনো একটা অ্যান্সার যে কোনো কিছু ক্লিক করলেই কারেক্ট হলে কারেক্ট দেখাবে রং হলে তো রং দেখাবে যে কোনো একটা অপশনেই দেন আপনি সুতরাং এটা দিলেও এই সার্ভেটা আপনার কমপ্লিট হবে আমি এটা দিলাম ইনকারেক্ট সব কিছু করার নাই আরেকটা বিষয়ে বলছে আমি এটা দিলাম ইনকারেক্ট নাথিং টু ডু এখানে এটাও দিলাম এটা একটু বোঝার বিষয় আছে যদিও আমি এই নামে কোনো মুভি দেখি নাই মুলান তো আমি এটা দিলাম এটাও ইনকারেক্ট ঠিক আছে আইডেন্টিক স্কলারশিপের বিষয়ে করছে একটা কেই আগেই আচ্ছা আমরা এটা দিলাম it was incorrect I think ঠিক আছে মনে হচ্ছে সবগুলো ইনকারেক্ট হবে দেখা যাক আচ্ছা এটা কারেক্ট হয়েছে এমনিতেই দিছি কিন্তু এটাও what was this commercial form আচ্ছা কোনটা কমার্শিয়াল ছিল আচ্ছা এখানে এটা দিলাম ইনকারেক্ট ঠিক আছে এটা এগুলো মানে এমনিতেই একটা দিতে হবে কিছু করার নাই যেহেতু আমরা শোগুলা দেখি নাই কোশ্চিনসগুলো থাকবে সঠিক হবে ভুল হবে তবে হচ্ছে সার্ভেটা কমপ্লিট হবে আই থিঙ্ক সো তারপর এখানে বলছে soft drinks two week period আচ্ছা সফট সফট ড্রিঙ্ক হচ্ছে এটা বি দিয়ে দিলাম এটা একটা দিলেই হইল sorry children in a red shirt entered the building Alfonso I have nothing to do about it বারবার রাইটে ক্লিক কর ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে যে আমি এমনি একটা দিচ্ছি আচ্ছা এইটা কিন্তু দেখার বিষয় have you family member or close friend যেভাবে আচ্ছা আমি এটা নো দিলাম নই দিতে হবে অনারেবল মিশন সেগমেন্ট আচ্ছা আচ্ছা এইটা দিয়ে দিলাম দেখা যাক কারেক্ট হয়েছে ঠিক আছে টার্বান দিলাম incorrect Model banner incorrect. That too is incorrect. বুঝতে পারছি আজকে এরকমই হবে কারণ আমি ভিডিও করতেছি এটা স্ক্রিন রেকর্ড করতেছি যদি স্ক্রিন রেকর্ড না করতাম তাহলে সবগুলাই হয়তো বা তিনটা ঠিক হয়েছে হয়তো বা তিনটা ভুল হইতো ওকে ইনে typical trick period how often do you drink carbonated soft drink trick period so আমি এখানে এটা দিব ওকে এই পর্যন্তই শেষ হ্যাঁ, তিনটা কালেক্ট হয়েছে একুশটার মধ্যে বেশিরভাগ সময় একুশটা থাকে না মোটামুটি দশটা রেগুলার থাকে তারপরে আপনারা দেখেন ওকে দা নেক্সট শো আচ্ছা নেক্সট শোতে আমরা যাই এটা মাত্র একটা চ্যানেলের শো সম্পর্কে ছিল ইয়েস্টারডে লাইভ দেখেছি মাই হোম এখানেও আমার এরকমই হবে আই থিঙ্ক যেটা মাউসের নিচে পড়বে সেটাই অ্যান্সার দিব এটাই করছে বাট সিকিউরিটি কোশ্চেনের ব্যাপারে বলেছিলাম সেগুলো একটু দেখে দিবেন ড্রাগন কোর্স যেটা মাউসের নিচে পড়বে সেটাই দিব কারেক্ট কারেক্ট নট কারেক্ট আচ্ছা আমার এখানে ক্যাট ডগস দুইটাই আছে বা বোধ হ্যাঁ বোধ বোধ রাইট বোধ তো আছে এখানে দুইটাই যেহেতু আছে incorrect incorrect incorrect incorrect oh my god it was correct it was not correct incorrect আচ্ছা থ্যাংকস oh. ঠিক আছে আমার মতো বেপরাভাবে দিয়েন না আমি ভিডিও করে জাস্ট দেখানোর জন্য সার্ভেগুলো কেমন হয় কী ধরনের হয় যেহেতু আপনারা সবাই নতুন ওকে আমি জানি না কপালে কি আছে এই পয়েন্টসটা পাবো কি না বাট দেখা যাক ফিনিশড এটা তো মুখ কালো করে দিছে কপাল খারাপ আই থিঙ্ক তাও পয়েন্টটা পাবো দেখা যাক যেহেতু এখানে কমপ্লিট বলছে আমাদের so it was completed so দেখেন আমি কিন্তু বেশি সার্ভে করিনি দেখেন আমি যেটা করলাম টেলিভিশন সার্ভিস সেটা কিন্তু এখন নাই সো এটা হচ্ছে যে আপনার চব্বিশ ঘন্টায় একবার করে পাবেন তার মানে পঁয়ত্রিশ পয়েন্টস অবশ্যই অ্যান্ড এই যে পুল পাঁচ পয়েন্ট চল্লিশ পয়েন্টস অবশ্যই আপনি একদিনে পাবেনই মাস্ট এটা হচ্ছে যে ব্র্যান্ডেড সার্ভের ক্ষেত্রে সো স্যার কি দেখাবো এগুলো আর কি দেখানো নাই পে আউট ডিম আছে এগুলো কিছু দেখানো নাই আচ্ছা মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার এখানে নোটিফিকেশন বারে আপনার হচ্ছে যে ভেরিফাই করতে বলবে সেটা আপনার অ্যাড্রেসটা এখানে ফোন নাম্বারটা না অ্যাড্রেস ভেরিফাই করতে বলবে তো আমরা হচ্ছে প্রেফারেন্স জেনারেলি যদি যাই মানে একটা অপশনে চলে আসবে অটোমেটিক ওখান থেকে ভেরিফাইড করতে হবে আপনারা না পারলে আমি করে দেবো সমস্যা নেই মোটামুটি ব্র্যান্ডেডের খুঁটিনাটি সহ একটা ষোলো পয়েন্টসের সার্ভে টেলিভিশন সার্ভে করে দেখাইলাম তো আজকে আপাতত এই পর্যন্ত ভিডিও অনেক লং হইল হতে পারে যে ক্রপ করে তিনটা আলাদাভাবে আলাদাভাবে দিচ্ছি এরকম করতে পারি নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু দেখাচ্ছি আর ইয়াহুটা সবসময় আপনি আপনার ডিভাইসে হচ্ছে লগ ইন রাখবেন এখানে কিছু ট্রিক্স আছে সেটা হচ্ছে যে সার্ভে জাঙ্কির ক্ষেত্রে ছোটোখাটো ট্রিক্স সেগুলো আমি দেখা দিব এই জন্য মোটামুটি হচ্ছে যে এটা আপনারা লগ ইন রাখবেন সবসময় সো ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ